জনাব মোহাম্মদ তিনি ছত্রিশতম দায়িত্বে রয়েছে রবিউল ইসলাম খান পুলিশ পরিদর্শক চিঠি আছেন ক্যাডেট এসআই মোহাম্মদ নাজমুল সাকিব তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ব এর মাদক দলের নেতৃত্বে রয়েছেন আইডিপি ব্যাংক পুলিশ পরিদর্শক রণজিৎ কুমার A smartly turned out contingent of mounted police and outriders. The prin- প্রধান অতিথিকে অভিবাদন জানানোর জন্য সুস্থপদভাবে মঞ্চে ফিরে আসছে একে একে পুলিশ কর্মীকে। দ্বিতীয় কর্মীকে ইন্সপেক্টর জেনারেল মহোদয়কে সালাম জানিয়ে অভিবাদন এটি আছে তৃতীয় Ella es un poquito নবীন বৃন্দ চলমান ভয়াবহ অতিমারি থাকা সত্ত্বেও আমরা আমাদের প্রথাগত দায়িত্বের বাইরে গিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছি যখন আত্মীয় ত্যাগ করে চলে গেছে তখন পুলিশ অতিমারির তাক্রান্ত ব্যক্তি বর্গের পাশে নিকট আত্মে আত্মীয়র মতো দাঁড়িয়ে গেছে এবং সে কারণে বাংলাদেশ পুলিশ সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন এবং ভূয়সী প্রশংসা অর্জন করেছে পুলিশ মানুষকে সম্মান করেছে অকাতরে ভালোবেসেছে তাদের অবদানের জন্য এই প্রাপ্তি আমাদের জন্য বিশাল অর্জন পুলিশের প্রতি মানুষের বিশ্বাস আস্থা ও সম্মান অবশ্যই যে কোনো মূল্যে আমাদেরকে ধরে রাখতে হবে বাংলাদেশ পুলিশকে এদেশের মানুষের জন্য তার প্রথম ভরসার স্থল হিসেবে প্রতিষ্ঠা করতে হবে ঔপনিবেশিক ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এবং অবশ্যই আমাদেরকে পুলিশ ব্রুটালিটি বর্জন করতে হবে মাদকের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ করতে হবে একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধেও আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ করতে হবে আমি চাই তোমরা এই প্রায় তেরোশো সদস্য নবীন সদস্য বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হিসাবে দায়িত্ব পালন করব প্রিয় সদস্যবৃন্দ আমরা সম্প্রতি জনগণের জন্য বিট পুলিশিং চালু করেছি সেবাকে আমরা পুলিশের সেবাকে আমরা জনগণের গোড়ায় নিয়ে যেতে চেষ্টা করছি আমি আমি প্রত্যাশা করব তোমরা সবাই এই বিট পুলিশিংয়ের গতিশীলতাকে আরও ত্বরান্বিত করবে একই সঙ্গে আমরা পুলিশের সার্বিক কল্যাণ নিশ্চিত করার চেষ্টা করছি যাতে করে আমাদের সকল পর্যায়ের পুলিশ সদস্য বৃন্দের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করা যায় তবে একটা বিষয়ে আমাদের সকল পর্যায়ের পুলিশ সদস্যদের খেয়াল রাখতে হবে আমরা যেন কোনোক্রমে কল্যাণকে শৃঙ্খলার সঙ্গে গুলিয়ে না ফেলি শৃঙ্খলায় একটি সেপারেট বিষয় বাহিনীর শৃঙ্খলা চেইন অফ কমান্ড এবং কল্যাণ অন্য একটি পৃথক বিষয় কল্যাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার বহুবিধ উন্নয়ন প্রচেষ্টা হাতে নিয়েছেন নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এবং আমরা সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে চাই সেই সঙ্গে পুলিশ বাহিনীর শৃঙ্খলা ভঙ্গ বা চেইন অফ কমান্ড ভঙ্গ করার দুঃসাহস দেখালে তাকে অবশ্যই তার পরিণত ভোগ করতে হবে